সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলতে যাচ্ছি ইউটিউব ট্যাগ জেনারেট কীভাবে করবেন বা ট্যাগগুলো বের করবেন কিভাবে সে বিষয়গুলো নিয়ে আজকে আমি কথা বলতে চাচ্ছি জাস্ট আজকে আমি একটা টুলস দেখাবো যেটার মাধ্যমে খুব সহজে আপনারা আপনাদের ইউটিউবের জন্য ট্যাগ জেনারেট করতে পারবেন মাত্র একটা ক্লিকের মাধ্যমে আমরা কিন্তু আমাদের ইউটিউব কোর্সের ভিতরে বা ইউটিউব মার্কেটিং কোর্সের ভিতরে আমরা কিন্তু শিখাইছিলাম যে বিডিআই কিউ দিয়ে তারপরে টিউব বিডি দিয়ে এবং কিউআর্ড এভরি হেয়ার দিয়ে কীভাবে ট্যাগগুলো বের করা যায় তো এখানে আমি এক্সাম্পল দেখাই এটা হচ্ছে দেখেন আমার একটা ভিডিওর ভিতর থেকে আমি ট্যাগগুলো কিভাবে বের করব। এটা হচ্ছে আমার একটা এক্সটেকশন আছে নাম হচ্ছে কিউআর এভরি হেয়ার এটার মাধ্যমে আমি এই আমার ভিডিওর ভিতরে কি কি ট্যাগ ব্যবহার করছি সেগুলো আমরা দেখতে পাচ্ছি বা কিওয়ার্ড যেগুলো আমি দিছি সেগুলো আমি দেখতে পাচ্ছি পাশাপাশি আমি এই এটা হচ্ছে ভিডিওই কিউর মাধ্যমে আমি দেখতে পাচ্ছি যে আমার ভিডিওতে কোন কোন ট্যাগগুলো আমি ব্যবহার করছি সেটা কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি আবার আমি কিন্তু সমস্ত কিছু আমার চ্যানেলটা অ্যানালাইসিস করতে পারতেছি আমি ভিডিও কিউয়ের মাধ্যমে বা কিউটিভ রিহিয়ারের মাধ্যমে এবং আপনারা অনেকে আছেন যারা টিউব ইউজ করেন টিউব বিডি ভিডিও কিউ এগুলো কিন্তু টাকা লাগে ঠিক আছে তারপরে আমরা চাইলেও আরও সিস্টেম আছে যেমন এখানে যদি আমি লিখি ধরেন freelancing freelancing freelancing for beginner এরকম এইভাবে সাজেস্টেড ট্যাগুলোকে ফাইন্ড আউট করে কিন্তু আমাদের বের করতে হয় যে এতে কিন্তু আমাদের অনেক সময় স্পেন্ড হয় তো আমি যেটার আজকে যে জিনিসটা দেখাবো এই এই টুলসের মাধ্যমে বা এই এর মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ভিডিওর জন্য আপনি কিওয়ার্ড বা ট্যাগ সহজেই জেনারেট করতে পারবেন চলুন আমরা দেখি এটা কিভাবে করতে হয় তো আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তো এটা শুধু নতুনদের জন্য যারা একদম জানেন না ট্যাগগুলো কীভাবে খুব সহজে বের করার মানে বের করতে পারবেন তাদের জন্য এই ক্লাসটা আমরা এখানে যা লিখব র্যাপিড ট্যাগ জেনারেটর লেখার পরে আমাদের এরকম একটা অপশন চলে আসবে উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথম যে ওয়েবসাইটটা পাবেন র্যাপিড ট্যাগ জেনারেটর এখানে আমরা ক্লিক করে ভিতরে চলে যাব ওকে তো আমি কিন্তু ক্লিক করার সাথে সাথে ভিতরে চলে আসতেছি আপনারা চাইলে ইউটিউব ট্যাগ জেনারেটার লেখলেও কিন্তু এই রিপিট বা র্যাপিড ট্যাগ জেনারেটার পেয়ে যাবেন তো এটা হচ্ছে আমাদের টুলসটা মূলত সফটওয়্যারটা তো এটার মাধ্যমে আমাদেরকে ট্যাগগুলো খুব সহজে আমরা বের করতে পারবো এটা আপনি বিভিন্ন আইটেমের ট্যাগগুলো বের করতে পারবেন এখানে একটু যদি লক্ষ্য করেন এখানে একটু লোড নিচ্ছে তো ওকে এখানে টিকটক ট্যাক্স আরও অনেকগুলো ট্যাগ আপনি বের করতে পারেন আমাদের দরকার হচ্ছে ইউটিউবের জন্য তাহলে আমরা কি করব আমি এখানে লিখব ধরেন আমার ভিডিওটা হচ্ছে ধরেন ফেসবুক মার্কেটিং তাহলে আমি এখানে লিখি Facebook Facebook marketing marketing marketing okay Facebook marketing Facebook মার্কেটিংয়ের জন্য আমি চাচ্ছি যে আমার ট্যাগগুলো জেনারেট করতে আমার ভিডিওর মূল ফোকাস হচ্ছে ফেসবুক মার্কেটিং ধরেন আজকের ক্লাসটা হচ্ছে ফেসবুক মার্কেটিং নিয়ে তাহলে আমি কি আমার একটা কিওয়ার্ড লিখে জাস্ট আমি সার্চ করব। এখানে আমি সার্চ বাটনের একটা অপশন আছে সার্চের আমি এখানে ক্লিক করছি দেখেন আমার ফেসবুক মার্কেটিং রিলেটেড যতগুলো ট্যাগ আছে সবগুলো তারা কিন্তু আমাকে বের করে দিছে দেখেন সুপ মানে খুবই সূক্ষ্মভাবে এবং খুবই সুন্দরভাবে Facebook marketing Facebook ad campaign Facebook marketing strategy digital marketing Facebook marketing Bangla tutorial দেখেন অনেকগুলো ট্যাগ কিন্তু তারা খুব সহজে বের করে দিছে হ্যাঁ তো আপনার মনে হলো যে না আমি এটা এখানে যে কয়েকটা বেটার বেটার সে কয়েকটা নিব নেওয়ার পর আমি চাচ্ছি যে আবার আমি একটু অন্য ট্যাগুলো জেনারেট করবো তাহলে আরেকটা কিওয়ার্ড লেখেন এখানে ধরেন আপনি লিখবেন এসিও e আপনি এসিওর ট্যাগুলো e দিতে চাচ্ছেন তাহলে এসিও e লিখে আবার সার্চ করবেন একটা ছোট্ট একটা কথা লেখেন তাহলে এসিওর দেখেন আবার অনেকগুলো ট্যাগ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তারপরে এইভাবে আপনি চাইলে কিন্তু ধরেন আপনি অনেক ট্যাগ জেনারেট করতে পারবেন ধরেন আবার রিপ্লে রিলোড করে নিয়ে আমরা যদি এখানে লিখি social media marketing social media media okay sorry social media marketing তাহলে কিন্তু আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের যে ট্যাগুলো আছে আপনি এগুলো কিন্তু অনেক ট্যাগগুলো কিন্তু আপনি বের করতে পারবেন দেখছেন যদি আপনার আইডিয়া নাও থাকে বা জেনারেট করার দক্ষতা নাও থাকে জাস্ট এই টুলসের মাধ্যমে আইসা কিন্তু খুব সহজে আপনার ট্যাগগুলো জেনারেট করতে পারবেন বা বের করতে পারবেন বের করে কিন্তু আপনার ইউটিউবের ভিডিওতে দিলে এগুলোর থেকে কিন্তু ভালো পারফরমেন্স পাবেন আশা করি তো আই হোপ যে আপনাদের একটু হলেও কাজে লাগবে যারা একদম নতুন যা বা বেসিক একদম যারা নতুন ইউটিউবিং শুরু করতে আসতে আসেন তাদের জন্য আমার মনে হয় এটা বেস্ট একটা ক্লাস হইলো আপনাদের ট্যাগ নিয়ে আর টেনশন করার দরকার নেই আমাদের অনেকেই আছে আবার অনেক ক্লায়েন্টেরও অর্ডার দেয় ট্যাগ নিয়ে পুরো হেভি জিবিতে পড়তে হয় যে এই ভিডিওর কী ট্যাগ হতে পারে একটা বা দুইটা শব্দ জানি তারপরে আর কিছু জানি না কিন্তু আমরা এখানে এসে যে কোনো একটা ওয়ার্ড বা একটা কিওয়ার্ড বা একটা ট্যাগ লিখে জাস্ট আমরা এখানে সার্চ করব আর ওই রিলেটেড মোটামুটি আমাদের অনেকগুলো ট্যাগ বের হয়ে আসবে আশা করি যে আপনাদের একটু হলো কাজে লাগবে তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি তো দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ